নমস্কার মনে নাম Hiteshwar Roy YouTube channel Malda Bazar channel মুই মালিক আর তোমার বন্ধু হিতেশ্বর রায় প্লিজ ভালো থাকবেন সুখে থাকবেন আর কিছু গল্প করছো মুই কে আমার গান শুনবেন কেন আর ভবিষ্যতে আর কোনো গান করবো এই বিষয়ে কেন তো প্রথম করছো আমার বাড়ি হচ্ছে মালদা জেলা মালদা ডিস্ট্রিক্টের বামনগোলা থানা আর নালাগোলা পোস্ট অফিস আর বাইশ মাইল মোড়ক থাকি ভিতরে গ্রাম গোবিন্দপুর আমার বাড়ি আর পিছনে আছে বাইক এটা হচ্ছে বাইক যেমন বাপের আমি চলে ঘুরে সময় এটা হচ্ছে টাকা তো কিছু গল্প করছো মুই কে মনে হচ্ছে স্টুডেন্ট এম এ ইংলিশ ইংলিশে এম এ মুই পড়ছো আর সঙ্গে গান করো লোকগীতি শিল্পী ভাওয়া শিল্পী আর তোমার শিল্পী আছে ছোটো থেকে হাজার টাকা মাসে দেয় মমতা দিদি তো তার জন্য থ্যাংক ইউ দিদি আর মুই গান করা ভাইয়া আমার টিম আছে ভালো ভাইয়া টিম টিমের মালিক হচ্ছে আমার বাপ দুলাল চন্দ্র রায় আর মেন জায়গা হচ্ছে নীল রায় মরমাও আর সব গানকে ভালো হয় চ্যানেল তো দেখা পাচ্ছেন স্টেজ প্রোগ্রাম করি তো আমার এখন গানের নাম হচ্ছে কাজল রেখার প্রেম যেটা বই আগে ছিল ময়নার বিয়া তার কাছে দুঃখে ঠাকুর দাদা এরকম তিন চারটে পালা আমার আছে এখন যে পাড়া করে আছে সেই পাড়ার নাম হচ্ছে কি কয় এটা কাজল রেখার প্রেম তো এখন যদি তোমার বুকিং করতে চান কাজল রেখার প্রেম তাহলে ফোন লাগাও eight nine seven two one six three eight five two এই নাম্বারটা আমার নাম্বার এটা তোমার কোন পাবেন কিংবা আমার চ্যানেল কমেন্ট করবেন আমি তোমাকে নাম্বার দিয়ে দিন আমার চ্যানেলটা আসলে সাবস্ক্রাইব করে মালদা চ্যানেল তাহলে তোমার সব খবর পাই যাবেন আর আমার চ্যানেল এখন গান আছে এক গান কাজল রেখার প্রেম এটা গোটা বইটা তো ধীরে ধীরে ছাড়ছো দেখেছেন জায়গাটা কত সুন্দর তো কাজল রেখার প্রেম এখন ছাড়ছো মুই দেখেছেন এখন তো এটা বিকালের টাইম পিছনে সূর্য দেখা সূর্য উঠছে সুন্দর দেখা পাচ্ছেন তো ঘুরবাচ্ছ বাইক নিয়ে এবার যেটা মেন গল্প চাচ্ছ মোট টার্গেট কি ভবিষ্যৎ তুমি টার্গেট করছো যে ছোটো মোটো একটা গায়ক তোমার যদি আশীর্বাদ তাহলে আমি গায়ক ছোটো মোটো এখন তো মোটামুটি হয়েছো আর বড় হওয়া চাচ্ছ প্লিজ সেটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন মই খুব আশাবাদী লোক তোমরা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুখে থাকবেন ধর্ম করবেন নিজে নিজে ধর্ম করবেন যা যেটা ধর্ম সেটা পালন করবেন হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধ যে যে ধর্ম করে নো প্রবলেম সবাই নিজে ধর্ম করবেন মুই নিজে ধর্ম করো তোমরা নিজে ধর্ম কথা ভাই সবাই নিজে ধর্ম করাটা মেন মানুষের ধর্ম থেকে ভালো লাগলে মানুষের ধর্ম খারাপ করা এটা উদ্দেশ্য হওয়া উচিত নয় তো আর জীবনে সবসময় মানুষের ভালোবাসা শিখবেন ভালোবাসাটাই হচ্ছে বড় সব থেকে ঠিক আছে হিংসা হিংসা করে লাভ নেই খাওয়া নাই হিংসা করলে পৃথিবীর না বাজি থাকবে না মানুষ বাজি থাকবে দেখালে অসুবিধা করে পৃথিবীর বোঝা তো সবাই সবাই ভালোবাসবেন মুখ সবাই ভালোবাসা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবার যেটা মেন গল্প চাচ্ছ যে সামনে আরো কি কী গান আসে পারে সামনে কাজলের প্রেমের পুরো সিরিজটা আছে গোটা বই ওইটা আছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো চ্যানেল তোমার সঙ্গে আছে সাপোর্ট করো চ্যানেলটা প্রত্যেকটা ভিডিও লাইক করো কমেন্ট করবে কোন কোন গান চাই আর সবাই তোমার নিজেকে কখনো একলা মনে করবে না তোমার পাশে আছো এই চ্যানেলটা এই জন্য খুলে নিয়ে দেখো সবাই একদিন যাবে কেউ পৃথিবীর বাঁচে থাকবে না সবাইকে মরে ঠিক আছে তো তোমার মনে রাখা কিছু ভালো করে করে যাওয়া ঠিক ওটা আমি করে যাওয়া এই চ্যানেলের মাধ্যমে এই চ্যানেলটা তুই থাকে তোমার সুসাইড করবে না এত আশেপাশে সুসাইড করছে একটা আমার বৌদি সুসাইড করলে এই তো কি করতে প্রেম করতে চাই প্রেম করি ধরা পড়িয়েছে মানে বড় আছে কিন্তু প্রেম করতে হচ্ছে ধরা পড়িয়েছে সে গ্রাম পুরো মানে অপমান করা হলে অপমান করা উচিত হয় গ্রামের লোকের পুরো অপমান করে দিয়েছে একদম বাঁধি টান্তি তুই একদম তো অপমান করার ফলে বুটা সুসাইড করে নিয়েছে তো যাই হোক এটা প্রবলেম হচ্ছে তো প্লিজ তোমার চ্যানেল সঙ্গে যুক্ত থাকবেন কিছু গান আছে যেরকম বহুদিন গান অনেক রকম গান ভিডিও লিঙ্ক পাই ডিসক্রিপশন আমার চ্যানেল তোমার সাবস্ক্রাইব করে থাকো ভালো ভালো গান আছে যে গানগুলো তোমার হেল্পের জন্য যেরকম কেউ ডিমেন নিয়ে ঝামেলা করছে শাশুড়ির সঙ্গে শ্বশুরের সঙ্গে এটা নিয়ে গান আছে ভালো ভালো গান তোমার জন্য আছে তোমার সুখে থাকবেন সুস্থ থাকবেন আর সুন্দর করে চ্যানেল দেখবেন আর নতুন নতুন গান আছে তোমার সাবধান করার জন্য প্রত্যেকটা গান সমাজের যেটা কলঙ্ক ডিমেন্ডের কলঙ্ক যে দাবি দাবা মোটরসাইকেল দিবে বাইক দিবে এটা দিবে সেটা দিবে জামের উপর এই শাশুড়ির উপর চাপ শ্বশুর উপর চাপ তো এর বিরুদ্ধে গান লেগেছো অনেক সমাজে যেটা কলঙ্ক এই প্রেম করে যখন বিয়ে করে দেয় না যেটা কিন্তু কলঙ্ক কিন্তু কারণ এখন সিনেমা দেখেছো তোমার বলিউড সিনেমা সব সিনেমা তোমাকে প্রেম করে বিয়ে করা কিন্তু সিনেমা দেখা যাচ্ছে যেটা রেজিস্ট্রি মেহনত করে বিয়ে করছে বসে বসে বিয়ে করছে দেখা যাবে ওই বিয়ে গেলে কিন্তু ইয়া না করে বিয়ে নয় ঠিক আছে ওটা বিলেনটাই আছে <laughs> তাহলে প্রেম করে বিয়ে করাটা সঠিক তো এটা সিনেমা দেখানো হচ্ছে মানুষ ইন্সপায়ার কিন্তু যখন একটু রিয়েল লাইফে যখন প্রেম করে বিয়ে করতে তখন তোমার বিরোধী সবাই তো এটা কি ধরনের ব্যাপার ভাই তো এই জন্য আমি চ্যানেলটা আমার সবসময় ভালো ভালো গান আছে তো আরও দাম দাম গান তোমার সামনে পাবেন ভালো ভালো গান পাবেন তো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন আরও ভালো ভালো গান আসবে আর মত সাপোর্ট করো আমি তোমার বন্ধু যতদিন বাঁচিয়ে আছে তোমাকে হেল্প করি কারণ আমি একশো বছর পর্যন্ত থাকি ঠিক আছে তোমার যদি মোট সাপোর্ট আছে আমি একশো বাঁচি তোমাকে একশো বাঁচে ঠিক আছে তোমাকে আমি কোনো সুযোগ করলাম না মত তোমার পজিটিভ মানে তোমার লাইক করো মোট থাকো আমি তোমার কোনো দিন নেগেটিভ কথা না ঠিক আছে তোমরা সুখে থাকো সুস্থ থাকো তোমরা কেমন করে সমাজ থেকে বাঁচিয়ে পৃথিবী বাঁচিয়ে থাকবে দিন এটা ব্যবস্থা করি ঠিক আছে মোট তোমার ভালো জন্য আছে প্রত্যেকটা সাবধান হয়ে যাবেন আর সবাই সুস্থ থাকবেন আর ভদ্রভাবে ব্যবহার করবেন মানুষের সঙ্গে মুখে খারাপ ভাষা করবেন না বৌদিগুলো তাহলে তো প্রবলেম হচ্ছে না তো মহিলা মহিলার মতো ব্যবহার করবেন খারাপ ভাষা করবেন না আর মুখ দিয়ে ভালো কথা কইবেন সুস্থ কথা কইবেন মুখ দিয়ে সুস্থ নাগরিকের জন্য পৌঁছে পাওয়া যায় মুখের ভাষা নোংরা হয় কোনো একটা আমার গান করছে পালা করে দেবেন কোনো একটা হাঁটিয়ে যাও গাইডেন করে দেবেন এটা কি ভাই মুখটা একটু বন্ধ করার চেষ্টা করো ঠিক আছে মুখে যখন গান করে অনেক পালা করে দেয় মুখে কিছু মনে করো না কিন্তু চেঞ্জ করবো ওইভাবে আমার করে দেয় মাল আছে মাল আছে দেখতে উচিত নয় তাহলে তোমার মুখটা প্রথম মানুষ শিখাবে গ্রামের লোকের আমার দোষ আছে এখন গ্রামের লোক আমরা ওরকমই বাপ দাদা থেকে শিখে ঠিক আছে বাপ দিল ছোট থেকে টিটকারি মারে মানুষ ওর বেটা তারা কি শিখবে বদি টিটকারি মারবে তোর বদি টিটকারি মারছে লাইন হচ্ছে লাইন মারছে ধরা পড়ছে এবার তাহলে ঝামেলা হবে ঝামেলা হচ্ছে সুসাইড করছে বদি তাহলে এটা কি ধরনের ব্যাপার হলে তাহলে তোমরা চাইবে এখন থেকে সুস্থ থাকবে মচা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো দেখবে তোমার কোনো খারাপ হবে না ঠিক আছে মুই তোমার বন্ধু তোমার বন্ধু ইতে তোমার বন্ধু ইতে আমি তোমার সঙ্গে আছো মুখ যে কোনো সময় করবে nine three eight two eight zero seven five nine six number call number আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করো মুই তোমার পাশে আছো লাইক করুন সব ভিডিও থ্যাংক ইউ